हाय तुमसे मिलके दिल का है जो हाल क्या कहे हो गया है कैसा ये कम আমায় ঘুমায়া গেল তোমার বসিনে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় super hit dancer DS Kabir খানের বর্তমান সময়ের ডুয়েট পার্টনার DS Robin Khan সম্পর্কে জানব আসলে ডিএস কবির খানের সাথে ডিএস রবিন খানের কি সম্পর্ক কেন রবিন খানকে নিয়েই ডান্স করেন ডিএস কবির খান আসলে এই ডিএস রবিন খানটাকে একটি লাইক দিয়ে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন কারণ আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিও শুরু করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে কোনো কারণ ছাড়া তো আর এত বড় একজন ডান্সার হুট করে এই গ্রুপে কাউকে জায়গা দেয় না তো ডিএস কবির খানের সাথে রবিন খানের কি সম্পর্ক তাদের দুজনের ফেসেও রয়েছে অনেকটা মিল তো বিষয়টিতে পরে আসছি চলুন সংক্ষেপে রবিন খান সম্পর্কে জেনে আসি তার পুরো নাম হচ্ছে রবিউল আওয়াল রবিন তার ডাক নাম রবিন তবে বর্তমান সময়ে ডিএস কবির খানের সাথে কাজ করে ডিএস রবিন খান নামেই বেশ পরিচিত রবিন এক এক দুই সালে উত্তরাতে জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে আঠারো বছর তার বর্তমান ঠিকানা উত্তরা ঢাকা সে দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন আর সে ডান্স শিখেই ডিএস কবির খানের কাছ থেকে যাই হোক মজার ব্যাপার হলো ডিএস কবির খানের সর্বোচ্চ ভি পাওয়া ডান্স দয়াল তোল্লাই যার বর্তমান ভিউজ সত্তর মিলিয়নের উপরে ডান্সটিতে ডিএস কবির খানের সাথে ডুয়েট করেছেন ডিএস রবিন খান আসলে ডিএস কবির খানের ফুফাতো বাই হয় রবিন সেই সুবাদেই হয়তো ডিএস গ্রুপে চান্স পেয়েছেন রবিন ডিএস কবির খানের সাথে বেশ কিছু ডান্সে ডুইট করেছেন রবিন খান চলেন দেখে আসি মূলত দু সাল থেকে ডান্স শুরু করেন রবিনের একটি ইউটিউব চ্যানেল আছে ডিএস রবিন খান নামে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ডিএস রবিন খানের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে ঘুরে আসতে পারেন তো যাই হোক রবিন কিন্তু অনেক ভালো ডান্স করে ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে